খোঁজের কল্প বলো না নবীজির কল্প বলো না আমার নবী প্যারা নবী আমার নবী প্যারা নবী আমার নবী প্যারা নবী নেই তার তুলনা কল্প বলো না নবীজির গল্প বলো না মক্কা নবী মক্কা নগরীতে নবী জন্মিয়াছিলেন মা আমেনার কুল জুড়িয়া এই ভবে আসিলেন মক্কা নগরীতে নবী জন্মিয়াছিলেন এই আসিলে জন্মের আগে বাবাকে জন্মের আগে বাবাকে ছয় বছরে মাকে জন্মের আগে বাবাকে ছয় বছরে মাকে একে একে সব হারালেন আপন রইল না গল্প বলো নবীজির গল্প বলো না গল্প নবীজির গল্প বলো আমার নবী প্যারা নবী আমার নবী প্যারা নবী নেই তাহার তুলনা গল্প বলো না নবীজির গল্প বলো না মকাবাসী নবীজিকে আলামিন ডাকিতেন মকাবাসী নবীজিকে আলামিন ডাকিতেন অর্থ সম্পদ তার নিকটে আমানত রাখিতেন মকাবাসী নবীজিকে আলামিন ডাকিতেন অর্থ সম্পদ তার তার নিকটে আমানত রাখিতেন দেননি কাউকে বেতা দেননি কাউকে বেথা বলেননি মিথ্যা কথা দেননি কাউকে বেতা বলেননি মিথ্যা কথা এমন মানুষের কখনো হয় না তুলনা কল্প বলো না নবীজির কল্প বলো না আমার নবী প্যারা নবী আমার নবী প্যারা নবী নেই তার তুলনা গল্প বলো না নবীজির গল্প বলো না অ وعلى آل سيدنا مولانا محمد সম্মানিত হাজিরিন আপনাদেরকে বলেছিলাম আমার নবীর ফ্যামিলিতে যত সদস্য ছিল সকলে আমার নবীর উপর ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছেন এটা ছিল আমার নবীর সবচেয়ে সার্থকতা আমার নবীর জন্য সবচেয়ে খুশির সংবাদ আমার নবীর স্ত্রী মুসলমান হয়ে গেল আমার নবীর ঘরে লালিত পালিত হজরত আলী মুসলিম হয়ে গেল আমার নবীর পালন পুত্র জায়েদ মুসলিম হয়ে গেল এর চেয়ে খুশির আর আনন্দের আর কোন সংবাদ আর হতে পারে না আর এটাই হচ্ছে আমার নবীর সততার দলিল সততার প্রমাণ এবার আমার নবীজি নিজের ঘরের বাহিরে ফ্যামিলির বাহিরে গিয়ে এবার চিন্তা করেন এই পৃথিবীতে কাকে আমি সর্বপ্রথম ইসলামের কথা বলবো সর্বপ্রথম আমি কাকে ইসলামের দাওয়াত দিব আমি কাকে কালিমার মানে শোনাবো আমার নবী চিন্তা করতে করতে এবার চিন্তা করলো আমার বাল্যকালের বন্ধু আমি সিদ্দিক আকবরকে আমি আমার ফ্যামিলির বাহিরে একমাত্র আমার সিদ্দিক আকবর আমার একমাত্র পরম বন্ধুকে আমি আমার ইসলামের কথা বলবো আমার নবী এবার আমার নবীজির একান্ত সহচর বন্ধু বাল্যকালের বন্ধু হজরতে সিদ্দিক আকবরের কাছে গেল এবার হজরত সিদ্দিক আকবরকে বলল বন্ধু শোনো তোমরা যখন মক্কার ভিতরে বিভিন্ন কাজে ব্যস্ত ছিলে আমি হেরা গুহার ভিতরে গিয়ে আমার কবর সামনে আমি ধ্যান করেছিলাম সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমার নিকট জিবরাইলকে পাঠিয়ে কোরআনের আয়াত আমার কাছে পাঠিয়ে দেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম হজরত আমার নবীর পবিত্র থেকে পবিত্র জবান থেকে আয়াতের বাণী শুনে হজরত আবু বকর পাগল হয়ে গেলেন হজরত আবু বকর বলেন সারা জীবন ইয়ার আপনাকে প্রাণ দিয়ে ভালোবেসেছি আপনাকে অন্তর দিয়ে মহাপ্রত করেছি আমি স্বার্থ আমি সত্যিকারের বন্ধু আমি জীবনে খুঁজে পেয়েছি যাকে জীবনে নিজের চাঁদের চেয়েও ভালোবেসেছি আর তিনি হচ্ছেন রহমতুল্লিল্লাহ তিনি হচ্ছেন নবী আখিরুজ্জামান আলা وعلى آل سيدنا مولانا মোহাম্মদ হযরত আবু বকর আমার নবীর মুখ থেকে কোরআনের বাণী শুনে সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেন এই জন্য আমার নবীর ফ্যামিলির সদস্য ছাড়া একমাত্র প্রথম গড়ের ফ্যামিলির বাহিরে সদস্য সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন হজরত সিদ্দিক আকবর হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই জন্য আমার নবী বলেন উম্মতেরা শোনো লা তাসুবু আসহাবি তোমরা আমার সাহাবীদেরকে কখনো গালি দিও না তারা যেই ত্যাগ আমার জন্য দিয়েছে সেই ত্যাগ তোমরা কখনো দিতে পারবে না যদি বলুন সুবাহ